বিসমিল্লাহ রহমান রাহিম নবীজির তখন খণ্ডযুদ্ধ চলছিল নবীজি ছিলেন ক্ষুধার্ত পেটে পাথর বেঁধে যুদ্ধে অংশগ্রহণ করে সকল সাহাবিদেরকে নিয়ে এক সাহাবি আল্লাহ নবীর খুব ভক্ত নবীজির পেটে পাথর বাঁধা দেখে মনে খুব কষ্ট হয় দৌড়ে বাড়িতে চলে যান বিবিকে বলেন আমি নবীজির পেটে পাথর বাঁধা দেখেছি নবীজি ক্ষুধার্ত অসহায় বিবিকে বললেন ঘরে খাওয়ার কিছু আছে নবীজিকে খাবার দেওয়া যাবে কি না তখন বিবি বললেন তেমন কিছু নাই ছোট্ট একটা ছাগল আছে তা দুই চারজনে খেতে পারবে আঠাও যা আছে অতি নগণ্য নবীজির অতিভক্ত সাহাবি বিবিকে বললেন তুমি তৈরি করো আমি নবীজিকে ডেকে আনি নবীজির কাছে যেয়ে নবীকে বললেন গড়ে কিছু খাবার তৈরি করা আছে আপনি সহ চারজন খাওয়া হতে পারে নবীজি মুশকি হাসি দিয়ে উঠলেন একে একে সমস্ত সাহাবিদেরকে খাওয়ার জন্য প্রস্তুত হতে বললেন নবীজি অতিভক্ত সাহাবি চিন্তা করলেন খাবার যা আছে চারজনে খেতে পারবে নবীজি তো সমস্ত সাহাবিদেরকে দাওয়াত দিয়ে বসলেন নবীজি সাহাবির মনের চিন্তা বুঝতে পেরে নবীজির পেয়ারা সাহাবিকে বললেন চিন্তার কোনো কারণ নাই তুমি বাসায় যাও আমরা পেছনে আসতেছি কিন্তু তোমার বিবিকে বলবা আমি আসা পর্যন্ত যেন রান্নার পাতিলের ডাকনা না ওঠায় আমি আসিয়া পাতিলের ডাকনা ওঠাবো সকলে গিয়ে খেতে বসলেন নবীজি ডাকনা উঠিয়ে বিসমিল্লা বলে ছাগলের মাংস সকল সাহাবিদেরকে নিজে বিতরণ করলেন সকল সাহাবি তৃপ্তি পরিমাণ খাবার খেলো পরে অতি বক্ত নবীজির সাহাবি মাংসের পাতিল তুলে দেখলেন বিবি যে ছাগল মাংস রান্না করেছে সব মাংসই রুটি সেই পরিমাণে রয়ে গিয়েছে নবীজি ফাতেমা আলী হাসান হুসানির জন্য খাবার পাঠালেন আল্লাহ নবী এত বরকতময় ছিলেন যা কল্পনাকেও হার মানায় চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন